শারীর আজকের এই যে ভবন উদ্বোধন হলো আল্লাহ মাননীয় প্রধান অতিথি সহ আল্লাহ তারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন চুরি টাকা থেকে শুরু করে জঙ্গিবাদ থেকে শুরু করে বিভিন্ন প্রস্তাব আমরা প্রেরণ করতেছি তো এই কাজগুলো আগামী এক দেড় বছরের মধ্যে হবে আমাদের রাস্তা বিশেষ বক্তব্য রাখার জন্য সর্বজন শ্রদ্ধ দক্ষিণ বাংলার বরিষ্ঠ কণ্ঠস্বর ঝালকাঠির নেতা আজাদ আলী আলু এমপি মহোদয় যিনি জাতীয় জীবনের শোকাবহ ঘটনা বহুল মাস এটা এই মাসে আমাদের জাতির জন্য তত্ত্বাবধান করেছেন এবং যে ইঞ্জিনিয়ারিং আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করেছেন এটা করার জন্য কিন্তু আজকে আমাদের এই পরিকল্পনা আমাদের সারা দেশে কাজ হচ্ছে সেই একটা অংশ হিসাবে চালু চালনার আমরা প্রাথমিক